Hi friends welcome back to my channel this is Simi and you watching my channel crazy Simran so আমরা এখন কোথায় আছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো পিসি চন্দ্রর নিচে দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি গত পাঁচ বছর ডেটিংয়ের পর একসাথে থাকার পর ফাইনালি আমরা দুজন দুজনকে যখন সহ্য করেই নিয়েছি তখন আমি সারা জীবন সহ্য করতে পারবো কি বলো ইয়েস ইয়েস তো এখন ও আমাকে কিনে দেবে এঙ্গেজমেন্ট রিং আর আমি তো ওরটা কিনে দিয়েছিলাম যেটা এর আগে ব্লগে দেখে নিয়েছো ওকে অক্ষয় দ্বিতীয়ার দিন এবারে আজকে ও আমারটা কিনে দেবে তো জানি না ভেতরে ব্লগ এলাও কিনা না না না দেখা যাক যদি দেখা যাক না যদি অ্যালাউ থাকে দেখিয়ে দেবো ফাইনালি রিং কিনে দিয়েছিল এখন না সঞ্জীবের কাছে আর আমার সাথে আছে বৃষ্টিতে ভিজে সবাই স্নান আর এখন কেনা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি আবার কোথায় সোলে এর আগে গেছিলাম মনে আছে আমার নিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে ওকে আর বয়ফ্রেন্ড নিয়ে বেরিয়ে গেছিল তো আবার যাচ্ছি দেখি একশো কা কামাল আছে ভালো লাগছে না সিরিয়াসলি আমার ইরিটেট লাগছে সত্যি ওই টাইমে বেশিটা ভালো ভালো লাগে না ভালো লাগে না পৌঁছে দেখাচ্ছি ওকে সো ওই জাস্ট নামলাম এখন কোথায় তুই আর ওই ও কোথায় গেল <laughs> খুঁজে পাচ্ছি না ওই যে দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে আছে ওখানে ওই ওখানে ফুল মলটা এখনো ডিস্টার্ব করে দেখ ফুল নাও ফুল নাও নেবো না ফুল নেবো না ভাই আরে <laughs> যাকে ও আসুক এই বাবু সো কোথায় গেলে হ্যাঁ বেস্ট হয়েছে আমার এই মোমেন্টটা মানে আমি এত হ্যাপি এই জানোয়ার <laughs> যাকে কিছুক্ষণ আবার এখান থেকে রাস্তা দিয়ে আবার হাঁটতে হবে আবার রাস্তা ক্রস করা যাবে ব্লকটা ডাইরেক্ট ওখানে গিয়ে নেবো ওকে ফাইনালি পৌঁছে গেছি আবার কোথায় তুই সোল স্কাই আজকে আমার সব কিছু গড়বড় হচ্ছে বলা আর আমি আর ও এন্ট্রি মারছি দাঁড়িয়ে এই দাঁড়িয়ে আছে তো চলে এসছি তুই আর লোকেশন পুরোনো পুরনো ডিপার্টমেন্ট হ্যাঁ দেখিয়ে দিচ্ছি কিরকম তো এখন স্টার্টার দেখাচ্ছি এসি বন্ধ করে রেখেছি দেখ গরম লাগছে দেখো দরজা খোলা মারাত্মক গরম ও চাপ একটু পারবে ক্রেজি ম্যাক্সিমাম সব ভিডিও পেয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ। খাবার আসুক দেন বাকি ব্লগটা নেবো ওকে আমাদের একটু জাস্ট চড়ে গেছে আর কিছু এই গেছে এই গেছে সিম্পলি গেছে মানে আমরা এখানে মানে আমি কি অবস্থা রয়েছে শুধু আমিই জানি আমরা খুব এনজয় করছি খুব এনজয় আরে প্রচুর এনজয় করছি মানে এনজয় মানে আজকে এমনি আমার আজকে আমার জন্য দিনটা প্রচুর মানে কি বলবো স্পেশাল কি বলবো হ্যাঁ হ্যাঁ আমার একটা কথা আছে বলছি আমার চুল পুরো ভিজে অবস্থা মানে খারাপ যাই হোক দেখতেই পাচ্ছ ভিজে ভিজে গেছে তাও একটু অ্যাম্বিয়েন্সটা একটু দেখাচ্ছি ওটাই হলো এনজয় করো জানি তোমার জায়গায় এসছো বা কেউ যারা আসোনি প্লিজ এসো সেটা ফ্রেন্ড হোক বন্ধু হোক প্লিজ খুব মজা হয় বিশ্বাস করো প্রচন্ড মজা হয় দেখো অ্যাম্বিয়েন্স দেখো ক্লাউডটা দেখো ফ্রেন্ড মানে ওটাই দারুণ এই ফর্টি টু বিল্ডিং সিরিয়াসলি মানে মস্তি আসছে আমাদের যাই বন্ধুরা আমরা আরো কিছুক্ষণ এনজয় করে নি দেন আমাকেও বেরোতে হবে ওকেও বেরোতে হবে দেরি করলে ব্লগ আপলোড করে দেবো লাস্ট একটা তখন সেটাই একদম তো আবার কিছুক্ষণ আমার হার্ডলি রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই আমরা আরো পরবর্তী আরো ভিডিও আনবো ঠিক আছে Thank you guys. Hello. সারাক্ষণ ফলে থাকে মা ওরও আউটফিট চেঞ্জ হাসা হাসি খেললি মানে ও মানে এনজয় মতো এনজয় হয়েছে আজকে আর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট আমার ইয়ে সন্দীপের গরম চা খেতে গেছে পুরো হাত মানে এত খারাপ লাগছে না ওর মানে কি আর করবে আমার নিজেরই খারাপ লাগছে আজকে একদম মানে রিঙ্কিনে দিয়েছে একটা ইম্পর্টেন্ট মোমেন্ট ছিল আমাদের কাছে কিন্তু লাগে এখন ঠিক আছে টুকিটাকে ড্রেসিং করে দিয়েছি নেক্সট ব্লগ এখনকার জন্য বাই দিই নেক্সট ব্লগ কবে আসবে নেক্সট উইকে দেখা যাক যদি বেরোয় তো এখনও ঠিক নেই বেরোলে নতুন আর একটা ব্লগ অন্য আর একটা জায়গা এর সাথে আবার দেখতে পাবো তবে এই ব্লগটা পুরোটা দেখা যায় হ্যাঁ এক্স্যাক্টলি মানে ফ্রেন্ডস প্লিজ এটা শুধু দেখবে না লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো প্লিজ করো শেয়ার করো ফেসবুকে ফলো পেজ করো আর ইউটিউবে দেখলে ওকে সাবস্ক্রাইব করো এফবি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে সেটা সেটা তুমি অলওয়েজ দিয়েই দিই ওকে সো বাই